thank you চ্যাম্পিয়ন কেমন আছেন সবাই আমি অরুণ রায় পলাশ আসি সুজুকি রাইডার্স জোনে আর সুজুকি রাইডার্স জোন হচ্ছে মিরপুরের ভেতরে বেস্ট একটা হচ্ছে সেলস সার্ভিস আর এন্সপায়ার পার্সের দিক থেকে সুজুকির সব থেকে অথরাইজ বড় শোরুম আর সুজুকি রাইডার্স জোনে আপনি পাবেন সুজুকির যতগুলা বাইকের মডেল আছে সবগুলা বাইকের মডেলই সুজুকি রাইডার জন্য অ্যাভেলেবল পেয়ে যাবেন আজকে আপনাদেরকে আমরা যে ব্লগস আছে একে রয় ব্লগস এই একে রয় ব্লগসের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে জিক্সার এফ আই এবিএস এবং জিক্সার কার্বোরেটর যেটা আছে এটার ডিটেলস কনফিগারেশন এবং হচ্ছে আপনারা জানতে পারবেন এটার মাধ্যমে কোনটা নিলে আপনাদের জন্য বেস্ট হবে তাহলে চলেন ভিডিওটা দেখে নেওয়া যায় হ্যাঁ এটাই হচ্ছে জিক্সার এফ আই এভিএস আপনারা দেখতেই পাচ্ছেন এটার লুকটা টোটালি মাস্কুলার একটা লুক ইয়ং জেনারেশনের জন্য অনেক মানে আকর্ষণীয় একটা লুক আর এই জিক্সার এটা হচ্ছে FI ABS braking system FI engine FI ইঞ্জিনটা হচ্ছে অ্যাকচুয়ালি জিক্সারের দুইটা সিরিজ আছে যেটা হচ্ছে নিউ জিক্সার এফআই এবিএস এবং নিউ জিক্সার কার্বোরেটর ডাবল ডিক্স ভার্সনটা হ্যাঁ এখন হচ্ছে জিক্সার এফআই এবিএস যেটা এটা হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর ইউজ করা হয়েছে ফুয়েল ইঞ্জেক্টর ইউজ করা হয়েছে আর এবং হচ্ছে FI ABS braking system use করা হয়েছে এফআই এর অর্থ হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জেকশন যেটা এটা হচ্ছে আপনার কার্বোরেটর যে ইঞ্জিনটা আছে এর বিপরীতে এফআইটা ইউজ করা হয় আর এফআই এর মূল কাজটা হচ্ছে একটা বাইকের ফুয়েলটা পারফেক্টভাবে সাপ্লাই দেওয়ার কনভেনশন চেম্বারে সাপ্লাই দেওয়ার কাজ এটা হচ্ছে একটা সেন্সরের মাধ্যমে সেন্স করে দেন হচ্ছে কনভাকশন চেম্বারে ইনজেক্ট করা হয় এটা পরিমিত পরিমাণ তেলটা কনভাংশন চেম্বারে সাপ্লাই করে এটা হচ্ছে অল্প তেলে আপনার কনভেনশন চেম্বারে যখন স্প্রে করে তখন এটা চারিদিকে আয়া যায় কনভেনশন চেম্বারে এবং বিস্ফোরণ করতে খুব সুবিধা হয় কনভেনশন চেম্বারে ইঞ্জিনে হেডে আর কার্বোরেটর ইঞ্জিনটা হচ্ছে আপনার তেলটা ডিরেক্টলি ঢেলে দেয় কনভাকশন চেম্বারে এটা আপনার কোনো সেন্সরের মাধ্যমে না টোটাল যতটা মোড়ানো হবে ততটা ফুয়েলটা কনভাকশন চেম্বারে সরবরাহ করবে আর আপনারা জানেন যে এবিএস ব্রেকিং সিস্টেমটা কি এবিএসটা হচ্ছে আপনার এফআইয়ের বাইকে আর কি ইউজ করা হয়েছে যেটা হচ্ছে জিক্সার সিরিজের এবিএসটা হচ্ছে এন্ট্রিলক ব্রেকিং সিস্টেম এটা হচ্ছে ডিস্কের সাথে এবিএস এক্সট্রা একটা স্লট ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে আপনার দেখা যায় কিভাবে মানে অনেক স্পিডে যখন বাইকটা চালানো হয় তখন হঠাৎ দেখ করলে দেখা যায় যে যখন ডিস্ক ব্রেক থাকে সিম্পলি ডিস্ক ব্রেক তখন মানে স্যাঁচড়ায় যাওয়ার বা মানে স্কিট করার একটা ইয়ে পাওয়া যায় আর এবিএসএ হচ্ছে টোটালি হচ্ছে যখন ব্রেকটা করা হয় ব্রেকের করার সাথে সাথে এটা একটা সেন্সরের মাধ্যমে সেন্স করে ধরবে সারবে ধরবে সারবে এমন করে আর কি ব্রেকটা দেয় যাতে হচ্ছে স্কিট না হয় সেক্ষেত্রে বেকিংয়ের সিস্টেম থেকে দেখা যায় যে এই বীজটা অনেক বেটার আর এইখানে দেখতে পাচ্ছেন যে ওভারঅল যে দুইটা বাইক এফআই এবিএস এবং কার্বোরেটর ডাবল ডিক্স এই দুইটার ফিচার্স সব কিছুই সেম দেখতে এবং হচ্ছে আপনার ওভারঅল সব দিক থেকেই সেম শুধু এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে আর এবিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে আর কার্বোরেটর যেটা ওটা হচ্ছে আপনার ডাবল ডিস্ক ব্রেক সাথে হচ্ছে আপনার কার্বোরেটর সিস্টেম ইউজ করা হয়েছে আর লুকিংসটা কিন্তু সব কিছুই সেম হেডলাইটটা অনেক চমৎকার একটা হেডলাইট করা হয়েছে এটার টু ইন এক্সজস্ট ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাবেন আর মিটারের দিক থেকে একটু ডিফারেন্স পাওয়া যায় এফআই এবং কার্বোরেটরে সেটা হচ্ছে যে এফআই একটা ইন্ডিকেটর এখানে দিয়ে দেয় সরি oh, এবিএস এর একটা ইন্ডিকেটর এখানে দিয়ে দেয় এখানে দেখতে পাবেন এটা ওইভাবে দেখা যাচ্ছে না এটা স্টার্ট দিলে বোঝা যায় তো যদিও এখানেই আছে আর যেটা কার্বোরেটর ডাবল ডিস্ক ইউজ করা হেডলাইটে এই এইটা নাই আর কি এবং কার্বোরেটর এবং এফআই এই দুইটা বাইকের মধ্যে বেস্ট কোনটা হবে আপনার জন্য আমি যদি বলতে চাই সেক্ষেত্রে বলবো যে কার্বোরেটর এবং এফ আই বাইকের ভেতরে দুইটাই হচ্ছে বেস্ট এটা অ্যাকচুয়ালি রাইডারের উপর ডিপেন্ড করে অনেকেই এফ আই ইঞ্জিন চায় সাথে এভিএস ব্রেকিং সিস্টেম চায় অনেকেই চায় কার্বোরেটর ইঞ্জিন কার্বোরেটর ইঞ্জিন চাই এই জন্য যে এটার টর্ক অনেক বেশি থাকে বাট এফ আই ইঞ্জিনের টর্ক একটু কম থাকলেও এটা কিন্তু ফুয়েল সাশ্রয়টা বেশি হয় আর কার্বোরেটর ইঞ্জিনে ফুয়েল সাশ্রয় একটু কম হয় কিন্তু এটা টর্কে পোষায় দেয় আর এবিএস ব্রেকিং সিস্টেম তো অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি যার যেটা ব্রেকিং সিস্টেম এফআইটা অবশ্যই ভালো ডাবল ডিস্ক খারাপ না এতটুকু বলবো এখন আপনাদের জন্য এটা আমি সব কিছুই বলে দিলাম যে এফআই কি বা এবিএস কি বা ডাবল ডিক্সের মানে আপনি পারফরমেন্স কেমন পাবেন ডাবল ডিক্সে সবাই চালায় পারফরমেন্স কখনো খারাপ হবে না আর সাথে এফআই ইঞ্জিন এবিএস ব্রেকিং সিস্টেমও কিন্তু বর্তমানে নতুন টেকনোলজি এটা ব্রেকিংটা পারফেক্ট পাওয়া যায় আজকের মতো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে অবশ্যই আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য Thank you so much.